দুই সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা ছেচল্লিশ লাখ আর এদের অধিকাংশই ভিক্ষাবৃত্তি পেশার সাথে জড়িত যেখানে এই প্রতিবন্ধকতাকে কাজে লাগিয়ে ভালো টাকা পয়সা আয় করা সম্ভব সেখানে কিছু মানুষ নবীর শিক্ষা করোনা ভিক্ষা এই আদর্শকে অবলম্বন করে সামান্য উপার্জনে জীবিকা নির্বাহ করছে এমনই একটা মানুষের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ফরহাদকে ফরাদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ওয়ালাইকুম আসসালাম কেমন যাইতেছে দিনকাল দিনকাল আমি এদিকে বাদাম বেচতাম এটাও চলে না রোজার মাস খুবই অভাবে আছি আমার একটি মেয়ে কন্যা আছে আমি এদিকে বাদাম বিক্রি করি আমার কোনো চালানপাতিও নাই আমি খুবই অভাবে আছি এবং আমার খাইতে পড়তেও কষ্ট হয় আপনি তো প্রতিবন্ধী হ্যাঁ। এই প্রতিবন্ধী এটা কি জন্ম থেকেই না কিভাবে এটা টাইফয়েড জ্বর হইয়া হয়েছে জন্মের পরে হ্যাঁ। আজকে প্রায় বিশ বছর বিশ বছর হ্যাঁ দুই কেজি ওয়েটও ধরতে পারি না অসুস্থ অবস্থায় আছি এবং আটতে চলতেও খুব কষ্ট হয় সেটা নিয়ে বাদাম বেচিনি আচ্ছা আপনার সাথে তো আমার দুই বছর আগে কথা হয়েছিল যে আচ্ছা। তখন তো আপনি বলছিলেন যে আপনার বাদাম বিক্রি করতেছেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে হ্যাঁ। প্রশ্ন হচ্ছে আপনি অন্যান্য প্রতিবন্ধীরা তো মনে করেন যে ভিক্ষা করে ভিক্ষা তো করলে তো আপনি বাদাম বেচে যে টাকা পয়সা কামান হারছে বেশি কামাইতে পারতেন ভিক্ষা কেন কেন করেন না এটা তো ভালো না স্যার ভিক্ষা করা এই জন্য স্যার আমি করি না আমি চাইছি স্যার কর্ম করে খাইতে ভিক্ষা বৃত্তিটা আপনি পছন্দই করেন না না ওইটা পছন্দ আমি করি না স্যার এটা আমাদের রাসুলও এইভাবেই বলছে যে হ্যাঁ। ভিক্ষা করে না কর্ম করে খাও হ্যাঁ। বরকত আছে <coughs> এইখানে এইখানে কোথায় আছেন এখানে মামা শ্বশুরের ঘরে আছি এটা তো সরকারের দেয়া প্রকল্পের ঘর হ্যাঁ এটি মামার সেখানেও আপনার নিজের কোনো না নিজের কোনো ব্যক্তিগত হি নাই এখানে তাহলে আপনি বাড়িতে কেন থাকতেছেন না বাড়িতে থাকতে আসি না সে জায়গায় মানুষের জায়গা একজন চেয়ারম্যানের সাবেক হ্যাঁ সে জায়গায় আমরা উমেন না স্যার আপনার ভাই ব্রাদার হেরা তো আমার কোনো স্যার ভাই ব্রাদার নাই আছে একটি বোন আচ্ছা আপনার কোনো ভাই নাই না স্যার বোন আছে দুই বছর আগে আপনি বলছিলেন যে আপনি যদি একটা ভ্যান হয় তাহলে আপনি আচ্ছা। একটু ভালো হ্যাঁ, ভালো হইতো ভালো ব্যবসা করতে পারতেন বা হ্যাঁ। একটু বড় পরিসরে বাদাম বিক্রি করতে পারতেন আচ্ছা। আপনি কি এই ভ্যান দিলে আপনি চালাইতে পারবেন কিনা স্যার পারবো আপনার তো শরীরের যে কন্ডিশন ইয়ে এটা আপনি ওই আত্মবিশ্বাস আছে আপনি পারবেন আচ্ছা। অনেকে তো আবার মনে করেন যে একটা কিছু দিলে ওইটা আবার পরে বিক্রি করে ফেলায় না ওটা তো স্যার টাইম নিতে হবে তারপর পেট্রোল দিতে পারবো না টেনে টেনে খেলতে ঠেলতে হিন্দের তো বাজার তো অনেক দূরে আপনি যে যে বাদাম বিক্রি করেন প্রতিদিন কত টাকার বাদাম বিক্রি হইতো আপনার ধরেন চার পাঁচশো টাকার বাদাম বিক্রি হইতো আবার কিছু আমি জাগদারে ব্যবসা করি এরা কিছু টাকা আবার আমার খুশি হইয়াও দিত আমি ভিক্ষা করি না এই জন্য আচ্ছা ডেলি চার পাঁচশো টাকার বাদাম বিক্রি হইলে কত কত টাকা আপনার লাভ থাকে দুই তিনশো টাকা ছাড় থাকে আমার আপনার পরিবারে আছে কি কি আমার পরিবারে আছে বউ মেয়ে আচ্ছা। আর আমার ঘরে কোনো আপন মা নাই আপন মা মারা গেছে আরো দশ বারো বছর আগে ভ্যানটা পাইলে আপনার জীবন জীবিকা চলবে ব্যবসা একটু সুন্দর ভালো হইলে যেহেতু আমি এখন যেটুকু কষ্টে আছি এইটুকু কষ্ট যেন আমার উদ্ধার হয় স্যার দর্শক আপনারা শুনলেন যে ফরহাদ বর্তমানে যেই জায়গাটায় আছে সেটাও হচ্ছে মামা শ্বশুরের জায়গায় নিজের কোনো ঘরও নাই কিন্তু সেই ভিক্ষাবৃত্তি পেশাটাও নিচ্ছে না তার আত্মসম্মানের কারণে এই মানুষগুলো সমাজে খুব রেয়ার চাইলেই দুই জায়গায় হাত পাতলে তিন জায়গায় হাত পাতলে দেখা গেছে এক দেড় হাজার টাকা প্রতিদিন আয় হয়ে যায় সেখানে সে মাত্র দুইশো টাকা দিয়ে তার সংসার চালাইতেছে এইখানে সে যদি একটা ভ্যান গাড়ি বা একটু সাহায্য সহযোগিতা পায় তাইলে সে আরেকটু ভালোভাবে জীবনটাকে চালিয়ে নিতে পারবে আর রমজান মাসটা হচ্ছে দানের মাস জাকাত দেওয়ার নিয়মটা এরকম যে তোমার সম্পদের অতিরিক্ত অংশ এমন কাউকে দাও যে এইটাকে ব্যবহার করে স্বাবলম্বী হতে পারে এবং পরের বছর যাতে তার আর জাকাত নিতে হয় না সে যেন জাকাত দিতে পারে তো এই জিনিসটাকেই আমরা লক্ষ্য করে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে রূপসা কাজ করে যাচ্ছে একটা মানুষকে এমনভাবে সাহায্য করা উচিত যাতে পরবর্তীতে তার সাহায্য গ্রহণের প্রয়োজন না পড়ে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের সাধ্যমতো সহযোগিতা করার জন্য যাতে ফরাদ ভাইকে তার জীবন জীবিকার উন্নয়নের জন্য আমরা সাহায্য সহযোগিতা করতে পারি